হ্যালো সবাইকে লোনা ক্লাসিকের আজকের আপডেটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন করে আপনাদের সামনে চলে আসলাম আজকের ওনা ক্লাসিকের কী আপডেট আছে সেটা দেখানোর জন্যে গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম প্রাইস কিছুটা আপ হবে দেন প্রাইস আবার নিচে চলে আসবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েন মার্কেট ক্যাপে লুনা ক্লাসিক ওপেন করে রেখেছি এখানে গতকালকের তুলনায় গতকালকে যারা আমার ভিডিওটা দেখেছিলেন অথবা লুনা ক্লাসিকের প্রাইস দেখেছিলেন কয়েন মার্কেট ক্যাপ অথবা অন্য কোথাও আপনারা দেখেছিলেন এখানে প্রায় zero point four time zero eight ফোরের আশেপাশে ছিল প্রাইস বর্তমানে এটা six point one four percent up আছে কিন্তু গতকালকের সেই তুলনায় আজকে কিন্তু বেশ খানিকটা ডাউন হয়েছে প্রাইস আমরা দেখতে পাচ্ছি এই আপ ডাউন আপ ডাউনের মধ্যে থেকে চলতে থাকবে লুনা ক্লাসিক কয়েনটা আপনারা যারা হোল্ড করে আছেন আমার চ্যানেলে আমি একটা ভোটিং সিস্টেম করেছিলাম আপনারা চাইলে সেখানে ভোট দিতে পারেন সেখানে ম্যাক্সিমাম যারা বেশিরভাগ যে ভোট পড়েছে সেটা হচ্ছে যে আপনি লুনা ক্রাশ করার পরে লুনাটাকে হোল্ড করেছেন তাহলে এইটাকে একটু লং টাইম হোল্ড করতে হবে লুনার লুনা থেকে ভালো একটা প্রফিট গেইন করার জন্য লং টাইম হোল্ড করতে হবে যারা লুনাতে এন্ট্রি নেননি লুনার আপডেট সম্পর্কে খোঁজখবর রাখছেন আপনারা খোঁজখবর রাখুন এবং যদি এন্ট্রি নিতেই হয় খুব কম পরিমাণে দশ থেকে পনেরো ডলারের আপনারা এখানে এন্ট্রি নিতে পারেন তবে সেটা অবশ্যই আপনার নিজস্ব রিসার্চে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমি শুধু এখানে আমার নিজস্ব প্রয়োজনে আমি যেহেতু লুনার একজন হোল্ডার আমি লুনাকে নিয়ে লুনা ক্লাসিককে নিয়ে রিসার্চ করি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি আপনাদের কিছু উপকার হয় তবে আপনি যখন ইনভেস্ট করবেন তখন লাভটাও আপনার লোকসানটাও আপনার এই জন্যে নিজে রিসার্চ করে সম্পূর্ণ নিজের চিন্তার উপরে ভিত্তি করে আপনি ইনভেস্ট করবেন আমি কাউকে বলছি না যে আপনি এখানে ইনভেস্ট করুন তো যারা হোল্ড করে আছেন তারা লোনাটাকে হোল্ড করুন যারা লোনা একশো ডলারে যখন ছিল তখন বাই করেছেন অথবা ফিফটি ডলারে বাই করেছেন তাদের জন্য বলার কিছু নেই আমি জানি না লোনা কবে আবার সেই পর্যায়ে যাবে অথবা আদৌ কোনো দিন যাবে কি না তবে যারা ক্র্যাশ করার পরে বাই করেছেন আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন যারা বড় অ্যামাউন্টের বাই করেছেন তারা যখনই পাম্প করবে যেমনটা গতকালকে পাম্প করেছিল এরকম পাম্প করলে আপনারা সেল করে আপনাদের প্রফিট বুক করবেন দেন যখন আবার নিচে আসবে আপনারা চাইলে তখন আবার এটাকে বাই করতে পারেন আর যারা ছোট অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করেছেন দশ পনেরো ডলার আপনারা অপেক্ষা করুন একটা লম্বা সময়ের জন্য এই অ্যাসেটটা আপনারা এখানে ফেলে রাখুন যখনই নিচে যায় হাই বিক্রি করে দিবেন করবেন না তাহলে হয়তো এখান থেকে আপনার লস ছাড়া লাভ হবে এটাকে হোল্ড করতে থাকুন আশা করছি যে অদূর ভবিষ্যতে খুব কম দিনও আবার নয় কিন্তু লুনার ক্লাসিক আমাদেরকে বেশ মোটামুটি ভালো একটা প্রফিট এখান থেকে আমাদের আমাদেরকে হয়তো দিবে এখানে চার্টে মোটামুটি আমরা গ্রিন দেখতে পাচ্ছি চার্টে কিন্তু এখনও রেড হয়নি আশা করছি যে খুব একটা নিচে এই মুহূর্তে লোনা যাবে না যেখানে অল টাইম লো তার যা ছিল সেই পর্যন্ত হয়তো পৌঁছাবে না তবে এখানে কিছুটা আরও নিচে নামার সম্ভাবনা আছে কেন আমি বলছি নিচে নামার সম্ভাবনা আছে সেটা যদি আমরা একটু ট্রেডিং ভলিউমটা খেয়াল করি ট্রেড ট্রেডিং ভলিউম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে twenty five point six zero six percent এখানে ট্রেডিং ভলিউম ইনকারেজ হয়েছে দেখাচ্ছে কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এখানে প্রায় পাঁচশো মিলিয়নের মতো পাঁচশো মিলিয়ন ডলারের মতো ট্রেডিং ভলিউম ছিল আমি আজকে সকালেও দেখেছি কিন্তু বর্তমানে আমি এখন যখন ভিডিও রেকর্ড করছি এখানে কিন্তু চারশো পঞ্চাশ মিলিয়নের মতো অর্থাৎ প্রায় ফিফটি মিলিয়ন এখানে কিন্তু ট্রেডিং ভলিউম কমে গেছে তো ট্রেডিং ভলিউম যখন কমছে তার মানে সেল হচ্ছে আর সেল যদি হয় তাহলে প্রাইস কমবে এটাই স্বাভাবিক এই জন্যে এখন প্রাইস কমছে আর এখানে যদি ট্রেডিং ভলিউম আরও কিছুটা কমে তাহলে প্রাইস আরও কিছুটা কমতে পারে এই জন্যে এই আপডেটগুলো সবসময় পাওয়ার জন্যে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন সেখানে আমরা প্রতিনিয়ত আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে বা আপনার প্রয়োজন হয় তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো আমরা যদি বর্তমানে লোনার বাইসেলের অবস্থাটা একটু দেখতে চাই যদি একটু বাইন্যান্সে যাই আমরা বাইন্যান্সে যদি আমরা চার্টটাকে একটু ওপেন করি বাইনান্সে লোনার চারটা যদি একটু ওপেন করি তাহলে দেখতে পাবো এখানে প্রাইস সেভেন ফাইভ বেশ কিছুটা এখানে ডাউন হয়েছে দেখাচ্ছে five point five four percent increase কিন্তু আসলে গত চব্বিশ ঘন্টার তুলনায় এখানে প্রাইস কিছুটা ডাউন হয়েছে এখানে ট্রেডিংয়ে যদি আমরা একটু দেখি কেমন বাইসেল হচ্ছে আপনারা দেখুন আমি গতকালকে বলেছিলাম যে এখানে যেটা সবুজ দেখাচ্ছে সেটা হচ্ছে বাই হচ্ছে আর যেটা রেড সেটা সেল হচ্ছে বাই সেল মোটামুটি কিন্তু প্রায় সম পরিমাণে হচ্ছে সেল কিছুটা বেশি যে কারণে প্রাইস ডাউন হচ্ছে এখানে এই আমাদের যে প্রাইসটা এখন ডাউন হলো লোনা লোনা ক্লাসিকের এটা কেন হলো আমি বলছি যে সেলের জন্য আপনারা যদি ট্রেডিং ডাটাটা দেখেন বাইন্যান্সের গত চব্বিশ ঘন্টা ট্রেডিং ডাটাটা দেখলে আমরা বুঝতে পারবো যে বাইয়ের তুলনায় কিন্তু সেল বেশি হয়েছে এখানে একটা যে চার্টটা দেওয়া হয়েছে গত চব্বিশ ঘন্টার বাই সেলের যে অ্যানালাইসিসটা এখানে লার্জ বাই হয়েছে এগারো পয়েন্ট তেতাল্লিশ পার্সেন্ট তাহলে বড় বড় বাই যেগুলো হয়েছে তো সেটা হয়েছে এগারো পয়েন্ট তেতাল্লিশ পার্সেন্ট কিন্তু এখানে যদি আমরা এই লার্জ সেলটা দেখি তাহলে দেখুন লার্জ সেল কিন্তু হয়েছে এগারো পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট অর্থাৎ এখানে কিন্তু লার্জ সেল লার্জ বাই থেকে বেশি পরে যদি আমরা মিডিয়াম বাই দেখি এখানে মিডিয়াম বাই আঠারো point four seven percent medium buy হয়েছে কিন্তু এখানে মিডিয়াম সেল হয়েছে উনি উনিশ পয়েন্ট শূন্য চার পার্সেন্ট এটাও কিন্তু বাইয়ের থেকে সেল বেশি আবার যদি আমরা স্মল বাই দেখি nineteen point sixty three percent আর স্মল সেল হয়েছে nineteen point seventy seven percent এটাও কিন্তু বাইয়ের থেকে সেল বেশি তাহলে সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বাইয়ের তুলনায় সেল বেশি হয়েছে অর্থাৎ নতুন যারা জুড়েছিল বড় বড় ওয়েল যারা রয়েছে বড় বড় ইনভেস্টর তারা কিন্তু তাদের প্রফিট বুক করে নিয়ে বের হয়ে গেছে আর এর আগে যারা ছিল তারাও কিছু কিছু এখান থেকে সেল করে দিয়েছে হয়তো মার্কেট মার্কেট সম্পর্কে তাদের তারা ভালো ধারণা পাচ্ছে না অথবা তাদের বিশ্বস্ততা নাই আর লুনার উপরে এই জন্য হতে পারে যাই হোক তবে ইনভেস্টর এখানে জুড়ছে একেবারে বাই হচ্ছে না সেটা না বাই সেল মোটামুটি সমান পর্যায়ে আছে এখানে আপনারা দেখতে পেয়েছেন যে খুব বেশি পার্সেন্টেজ কিন্তু আপ ডাউন নয় এই ঠিক এই এই পরিস্থিতিটা উল্টো ছিল কিন্তু গত চব্বিশ ঘন্টা আগে বাই বেশি হচ্ছিল সেল কম হচ্ছিল যে কারণে প্রাইস কিছুটা বেড়ে গিয়েছিল এখন ঠিক তার উল্টোটা হচ্ছে বিধায় প্রাইস কমছে তবে খুব তাড়াতাড়ি প্রাইস আবার পাম্প করতে শুরু করবে এবং আশা করছি যে আমরা খুব তাড়াতাড়ি একটা সুখবর পাবো যে লুনা ক্লাসিক আমাদেরকে ভালো একটা প্রফিট দিচ্ছে সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন প্রতিনিয়ত আপনারা লুনা ক্লাসিক সম্পর্কে আপডেটগুলো ঠিকঠাক সময়ে পেয়ে যাবেন আর আপনার কি মনে হয় লুনা ক্লাসিক সম্পর্কে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আর চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন